Action, action, more, তো হ্যালো এই যে গেমিং বেশি তোমরা সবাই কেমন আছো হয়তো ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে এসেছি কালারি ম্যাপের নতুন একটি গেম প্লে তো আজকে কালারি ম্যাপের যে গেম প্লেটা আমরা করছি তোমরা দেখতে দেখতে হাসতেও পারো কাঁদতেও পারো কারণ আমরা যেই গেম প্লেটা করছি আমরা গান ছাড়া গেম প্লেটা করছি আমরা চাচ্ছিলাম যে যখন পাঁচজন অ্যালাইভ থাকবে তো ওই তরি আমরা যদি যেতে পারি তো আমাদের মিশনটা কমপ্লিট হবে তো আমরা ওই তরি যেতে পারি না শুধু একটা কিলের জন্য আর আমরা কোনো আজ কোনো কিলই করি নাই কিল শুধু একটা ভুলবশত হয়ে গেছে সেটাও অ্যানিমির দ্বারা আমি রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছি তখন অ্যানিমিটা ডান পাশ দিয়ে যাচ্ছে আমি গাড়িটা বাম পাশ দিয়ে যাচ্ছে তখন অ্যানিমিটা কি করছে আমার গাড়ির সামনে আসছে আর সে ডেট তো গেম প্লেটা পুরোপুরি দেখো পুরোপুরি দেখো অ্যান্ড তোমরা ভিডিওটা দেখে আজকের মজা পাবে তো দেখা হচ্ছে ভিডিও লাস্টে তো গাইজ ওই পাশে একটা অ্যানিমি দেখে বাগলাম আর কি তো দেখা যাক এখন কত দূরে যেতে পারি আর গাইজ আপনারা শুধু আমার ইয়াটা লক্ষ্য করবেন আমার কিলটা লক্ষ্য করবেন তো আমি কিল আমার কিল হয়েছে বা হয় না এটা আপনারা দেখতে পারবেন আমার কিলটা লোক দেখলে হ্যাঁ গাইজ আমার এখানে ইয়ে দেখতে লাগে আমি আছে ও ওই যে একটা উজে উজে উজে উজে উজে উজে তো আমি গাড়ির কথা বলছিলাম আমি এখান থেকে গাড়িটা নিব তো যে কিল হবে হবে কারণ আমার তো বাঁচতে হবে আর কি এখন তুই আমি একটা ইয়েও নিই নি গাইজ একটা মেডিকেটও নিনি আমার মেডিকেট জিরো হ্যাঁ মারা মারিস না ভাইয়া ভাইয়া ভাইয়া বলেছি তোমাকে আমি ভাইয়া বলেছি তো এখনও প্রতিজন অ্যালাইভ আছে এখন আমি বেঁচে আছি বাট আমার মেডিকেট নেই আমি যেখানেই যাবো সেখানেই হয়তো মনে করো একটা না একটা অ্যানিমি থাকে প্রথমে নেমেই নামার আগেই দেখি অ্যানিমি পুরো মানে কি বলবো আর এখন দেখি আর আমার টার্গেট ছিল পাঁচজনে অ্যালাইভ থাকলে মানে আমি বাদে পাঁচজন অ্যালাইভ থাকলে তখন আমার গেম যদি আমি তখন মরে যাই তো তখন মরে যাব তখন মরে গেলে আমার ম্যাচ কমপ্লিট হয়ে যাবে কারণ আমি ডিমেন্ড করছিলাম সেটাই যে পাঁচজন যদি থাকে তখন আমার ম্যাচ কমপ্লিট হবে এই আমি মারতে চাই না আমি মারতে চাই না আমি সাইড সাইড দেখেছি তোমরা প্লিজ গেমটা রিপ্লে দিয়ে দেখবে আমি তোকে মারতে চাই না আমি কিন্তু বাম পাশ দিয়ে গেছি গা ওই কিন্তু ডাইন পাশ দিয়ে দৌড়িতেছিল আমি বাম পাশ দিয়ে গেছি গা আরে তোরা মারমু না ভাই সরি আমারও মারিস না আমি একটা মিশন করতেছি প্লিজ প্লিজ মারিস না তোকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি চাই না যে মারতে তো ওটা আমার সামনে বছর মরে গেছে ওটা আমার ওটা ওর ভাগ্য গাই আমি কিন্তু মিশনটা ওইভাবে দিই নাই যে আমি মারতে হবে তো আমি মারার প্ল্যানটাও চেঞ্জ করে নিয়েছি তো পরবর্তীতে মারার প্ল্যানটা চেঞ্জ করছি কারণ আমি যদি মারি ভিডিওটা অন্যরকম হয়ে যাবে আনিমি ভাগো ইদার সে ভাগ ভাই ভাগ রিটার্ন লে রিটার্ন আরে ভাই একটু যাইতাম লাল ডিমগুলো কালেক্ট করতাম কালেক্টও করতে দিব না আরে একটা ইয়া ছিল এই এই চালো চালো এই আরে যা যা ভাই আগে তোমরা যদি দেখো আমার ব্যাগ কিন্তু এখনও খালি এই দেখাই এই যে একটা শুধু এয়ারড্রপ আছে আর এয়ারড্রপটা পড়তেছে না আমি পালাইতে চাইছিলাম তখন তো পড়তেছে না এয়ারড্রপ তো আর কিছু নাই কিন্তু আমি কিন্তু পুরো জিরো কিলে জিরো কিলে না এক কিল তো হয়ে গেছে ধরো জিরো জিরো কিলে এটা আমি আগে এখনও বলতেছি গাই তোমরা প্লিজ রিপ্লে দিয়ে দেখবে ভাই ভাই তোমরা রিপ্লে দিয়ে দেখবে এটা কিন্তু আমি ইচ্ছা করে চাই নাই যে ওকে মারবো আমিও কিন্তু আবে আবে ভাই তুই তার কাই করে আরে আরে আরে আমার মেরে নিল মেরে নিল মেরে নিল ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ আরে ভাগ ভাগ সালে ভাগ তেরি তো গাইজ পুরো ভরে দিচ্ছে পুরো ভরে দিছে ভাই একটা প্লিজ প্লিজ ভাই প্লিজ প্লিজ প্লিজ প্লিজ একটা ভাই একটা একটা কিল একটা কিল থামাও ভাই আমাকে না আমাকে না ভাই যে কোনো একজনকে মারো যে কোনো একজনকে মারো ভাই প্লিজ প্লিজ আমাকে না ভাই একটা ম্যাডিকিট লাগে গাইজ প্লিজ একটা ম্যাডিকিট প্লিজ একটু দোয়া করো আমার জন্য যেন একটা ম্যাডিকিট পেয়ে যাই কারণ আমাকে পুরো ভরে দিছে আমাকে পুরো ভরে দিছে রে আমাকে পুরো ভরে দিছে আরে মেডিকিট নাই রে এখন মেডিকিট কই ভাই গাইজ এখন একজন ভাই প্লিজ একজন একজন একজন প্লিজ একজন ডাউন হয়ে যা ভাই প্লিজ যে কোন আবে ভাগ ইধার সে জলদি জলদি জলদি জলদি জোনপুরে মরে যাম জোনপুরে মরে যাম জোনপুরে মরে যাম একজন একজন মর মর মর মর আরে গাইজ গাইজ বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছি বেঁচে গেছি গাইজ একজন মরে গেছে বেঁচে গেছি আরে না ওই একজন তো মরছি আমি তো গাইজ দুঃখের সাথে আমাদের এখনকার ম্যাচটা শেষ করা লাগবে অ্যান্ড ভিডিওটাও শেষ করা লাগবে কি বলবো আমি তো পুরো খুশি হয়ে গেছি আরে একজন মরছে এখন দেখি ওই একজন ওই একজন মহান মানুষ তো আমি তো গাইজ ভিডিওটা কেমন ভিডিওটা ভালো লাগলে লাইক সেরকম সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবে তো এরকম এরকম আরও কয়েকটা চ্যালেঞ্জিংয়ের ভিডিও চাইতে যদি চাও তোমরা প্লিজ কমেন্ট এসে বলবে অ্যান্ড তোমরা যদি চাও যে আমি র্যাঙ্ক ম্যাচের ভিতরে ভিতরে গাড়ি নিয়ে সার্ভাইভ করি তো কোনো গান গুন ছাড়া তো বলবে কারণ র্যাঙ্ক ম্যাচটা একটু হার্ড হয়ে যাবে এটা যা একটু হার্ড হয়েছে তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্লিজ কমেন্ট সেকশনে ভরে দিবে যে কীভাবে কীভাবে কি করব আমি র্যাঙ্ক ম্যাচে খেলবো নাকি তো সব কিছুই বলে দিবে তো বাই বাই